السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الأمين والعاقبة للمتقين والصلاة والسلام على سائر الأنبياء والمرسلين والطيبين الطاهرين ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كريمي سيدي أنت مولاي حبيبي مرشدي كريمي سيدي أنت مولاي حبيبي مرشدي رحم فرما رحم فرما شان رحماني توي بلغ العلا حسنت جميع خصاله حضرت معراج چلے بلغ العلا بكماله روشن ہوا سارا جہاں کشف بھی جمال ہی العلا ہر کام ان کا نئے حسنت جمی وق سالی ہو رو ملائے کہتے ہیں صلو علیہ وآلہ بلا بلالا والآل والصحب ثم التابعين لهم أهل التقى والنقى والحلم والكرم بلاغ العلا حسنة جميع خصاله ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذو الكرم بلغ العلا ঐতিহ্যবাহী পবিত্র উনিশ দিন ব্যাপী সিরত নবী সাল্লাহ আলী সাল্লামের আজকের পঞ্চাশতম এবং সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দামত বরকাত আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার মাননীয় vice chancellor professor doctor Ahsan Saeed দামদ বরকাতমুল আলিয়া উপস্থিত আছেন ঐতিহ্যবাহী সুনদী হাকিমিয়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাহেব হজরত মৌলানা হাফিজুর রহমান মদ্দাজিল্লাহুল আলী আরও উপস্থিত আছেন বর্তমান প্রাপ্ত প্রিন্সিপাল হজরত মাওলানা ফারুক আহমদ সাহেব সুদূর ঢাকা থেকে আগত ঢাকা বাইতুশরফ মাদ্রাসা এতিমখানা হেফজহানা পরিচালক ডক্টর মৌলানা ইসা শাহিদি দামত ফুজ কমল আলিয়া অধিকার হজরত মজ্জাজ ওলামাই কেরাম উপস্থিত সর্বস্তরের সম্মানিত বেরাদরান ইসলাম ছাত্র যুবক ভাইয়েরা চতুর্পাশে পর্দানসীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম আল্লাহ সুবাহানু তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজাত আজকে আমাদেরকে এই পবিত্র সিরত নবী সাল্লাহ সাল্লাম মাহফিলে উপস্থিত হওয়ার আশার বসার তৌফিক দান করেছেন আল্লাহ তালার বাসায় আমরা বড় করে আদায় করি আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম স্মরণ করছি এই বানিয়ে সিরত নবী সাল্লাম শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ তালা আলাইকে আল্লাহ তালা তাকে জন্নতের উচ্চ আসন দান করুন সবাই বলেন আমিন এই চুনুতি একটি ঐতিহ্যবাহী পবিত্র স্থান এখানে চতুর্দিকে রয়েছে অনেক বুজরগান এদিন অলিয়াই কেরাম ওলমাই কেরাম তাদের ফয়ুজ বরকত কামনা করছি এবং মাকভত মাকভরতও কামনা করছি এর সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বাইতুশরফের মরহুম পীর সাহেব বাহারুলম শাহসুফি হজরত মৌলানা কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইকি আমি সৌভাগ্যবান এই জন্য তিনি পবিত্র রমজানের সব কদরের দিন এন্তেকাল করেছিলেন একই সাথে সকালে চট্টগ্রাম বাইতুসব কেন্দ্রের খতিব সাহেব মৌলা নুরুল ইসলাম তিনি ইন্তেকাল করেছিলেন করুণাকালীন এবং জ্বর তুফান বৃষ্টি বাদলের দিন ছিল নয় নম্বর মহাবিপদ সংকেত ছিল বয়স বৃদ্ধির কারণে অসুস্থতার কারণে অনেকে হসপিটালেও ছিলেন বাইতুল শরফের কমিটির সদস্যবৃন্দ মুরব্বীবৃন্দ কাউকে একজন লোককেও আমি দাফান কাফান থেকে শুরু করে জানাজা পর্যন্ত একজন লোককেও আমি সাথে পাই নাই যাবতীয় কাজ সব কিছু আমাকে দায়িত্ব পালন করতে হয়েছে প্রশাসনিকভাবেও অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম সব কিছুকে ত্যাগ করে সুন্দর সুষ্ঠুভাবে সমাধান করার চেষ্টা করেছিলাম আমি গর্বিত এই জন্য সারা পৃথিবীতে সাহেবের ছেলে পিসাহেব হয় আমার মরহুম আব্বাজান পীর সাহেব ছিলেন আমি পীর সাহেবের ছেলে তা আমি পীর হব এরকম মানসিকতা আমার কখনো ছিল না কিন্তু মরহুম পীর সাহেব লিখিত ভাবে আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন আমাকে বলে গিয়েছিলেন এই বাইতে সরবের দায়িত্ব পালন করেছেন আমি এই পীর সাহেবের যোগ্য নই এত বিশাল প্রতিষ্ঠান বাংলাদেশ আর নাই আমাদের সমগ্র বাংলাদেশের সাতশো প্রতিষ্ঠান সাতশত প্রতিষ্ঠান রয়েছে এত বিশাল প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করার যোগ্যতা আমার কাছে নাই উপযুক্ত লোকের অভাব বলতে গেলে অনেক কথা এগুলো বলা সম্ভব নয় মনের আবেগে দিকটি একটি শব্দ বললাম আমি এই চুনদি হাকিমিয়া কামিল মাদ্রাসার ছাত্র এখান থেকে আলিম ফাজিল কামিল পরীক্ষা দিয়েছি এরপর আমাদের বর্তমান এমপি সাহেব তাদের সাথে উত্তরপ্রদেশ লখনৌ শহরে অবস্থিত নদুবতুল মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম সম্মানিত উপস্থিতি রসুল পাক সাল্লামের মৌজেজা রসুল মকবুল সাল্লাহ আলাইসাল্লাম আপাদ মস্তক সম্পূর্ণ পুরাপুর মৌজেজা রসুলের মৌজেজা নিয়ে হাজার হাজার কিতাব লেখা হয়েছে রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের জীবনের উপর সারা বিশ্বে হাজার বাসায় হাজার রকমের বই পুস্তক রচনা করা হয়েছে লামিয়াথুল মৌজেজাদ নামে একটি কিতাব রয়েছে আরবি কবিতা মৌলানা হাবিবুর রহমান উসমানী যিনি শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ ভাই দেবন মাদ্রাসার তিনি খণ্ডকালীন মহতমের দায়িত্ব পালন করেছিলেন ওই বইটি আমি অনুবাদ করেছিলাম আগে বলে রাখা ভালো আমি ওয়াজের ময়দানে ছিলাম না আমি ভিন্ন জগতেই ছিলাম লেখাপড়ার ব্যস্ত ছিলাম যার কারণে ওয়াজ নসিহত করা আমার পেশা নয় এবং সেদিকে আমার ঝুঁকি একটু কম রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের হাজার হাজার মৌজেজা রয়েছে মৌজেজা কি নবী রসুল থেকে যে অলৌকিক ঘটনা প্রকাশিত হয় আশ্চর্য ধরনের কোনো ঘটনা প্রকাশিত হয় এমন ঘটনা যে ঘটনার মাধ্যমে মানুষকে অক্ষম করে দেয় মানুষ অসহায় হয়ে যায় এই ধরনের কোনো ঘটনা যদি নবী রসুল থেকে প্রকাশিত হয় সেটাকে বলা হয় মৌজেজা আর এই ধরনের ঘটনা যদি আল্লাহ রসুলের উম্মত থেকে প্রকাশিত হয় এটাকে বলা হয় কারামত কেরামত নয় কারামত কাফের উপর জবর দিয়ে কারামত কোন সায়ের বলেছেন রসুল পাক সাল্লা ইসলামের হাজার হাজার মৌজেজার মধ্যে সবচেয়ে বড় মৌজেজা হল পবিত্র কোরআন শরীফ সবাই বলেন সুহান জমি বদলে জমা বদলে না বদলে মৌজেজা উনকা زمیں بدلے زماں بدلے نہ بدلے موجزہ ان کا عجب اعجاز ہے اس کو کتاب اللہ کہتے ہیں عجب اعجاز ہے اس کو کتاب اللہ کہتے ہیں بنائے جس نے دعا आलम उसे अल्लाह कहते हैं और बने जिनके लिए उनको रसूलुल्लाह कहते हैं রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাজার হাজার মৌজেজা রয়েছে যেমন আল্লাহ রসুল কাছের কথা যেমন শুনতেন হাজার মাইল দূরে কেউ কথা বললে সেই কথা আল্লাহ রসুল শুনতে পেতেন রসুল পাক সাল্লাম সামনে যেভাবে দেখতে পেতেন পিছনেও দেখতে পেতেন রসুল সাল্লাহ আলি দিনের মধ্যে যেমন আলুতে দেখতে পেতেন সেভাবে অন্ধকারও দেখতে পেতেন সবাই বলেন সুবাহান আল্লাহ এভাবে রসুল পাক সাল্লাহ আলিবাসাল্লাম গাছ বাস পশু পাখি লতা পাতা তাদের সাথে কথা বলতেন তাদের বাসা বুঝতেন তাদের কথা শুনতেন তাদের সাথে মিলামিশা করতেন শেখ হাদ মহাদ্দেস দেহলবী রহমতুল্লাহ আলাই তার জজবুল কুলুব ইলা দিয়ার মাহবুব যেই কিতাব আমার মরহুম পিতা অনুবাদ করেছেন হৃদয়ের টানে মদিনার প্রাণে এই কিতাবের মধ্যে বর্ণনা এসেছে একবার হজরত আলী রদিল্লাহ তালানহুকে নিয়ে একটি খেজুর বাগানের ফাঁস দিয়ে চলে যাচ্ছিলেন একটি খেজুর গাছ আল্লাহর নবীকে সম্বোধন করে বললেন আসসালাম রসুল আল্লাহ খেজুর গাছ আল্লাহ রসুলকে এইভাবে সালাম দিলেন অন্য বর্ণনায় রয়েছে আসসালাম আল্লাহ এবং ও আলিউন সবাই বলেন সুবাহান আল্লাহ হজরত আলীকে আল্লাহর অলি বলেছেন এরকম একটি বর্ণনা রয়েছে এবং বেলায়তের ধারাবাহিকতা আল্লাহ রসুলের বেলায়তের ধারাবাহিকতা এসেছে হজরত আলী উদ্দিল্লাহ তালানু থেকে আরেকটা সিলসিলা আছে হজরত আবু সিদ্দিক রদিল্লাহ থেকে হজরত সালমান ফার্সির মাধ্যমে কিন্তু সারা বিশ্বের মধ্যে প্রসিদ্ধ হল আলী মৌলা মৌলা আলী বলা হয় হজরত আলীকে মৌলা আলী বলা হয় কেন আল্লাহ রসুলের পরে নবুয় শেষ কোরআনের মধ্যে স্পষ্টভাবে আছে খাতমুন আনা খাতমুন লা নবীয়া বাদি আমার পরে কোনো নবী আসবে না আমি শেষ নবী কেউ যদি নবুদ দাবি করে সেটা হবে বন্ডামি সেটা হবে কি বন্ডামি এবং আল্লাহ রসুল ঘোষণাও দিয়েছেন আমার পরে ৩০ জন নবী দাবি করবে কয়জন তিরিশ জন এখনো এখনো মনে হয় তিরিশ জন হয় নাই তিরিশ জন হলে কেয়ামত হয়ে যাবে এখনো তিরিশ জন হওয়া বাকি আছে এরা ভণ্ড নবী এরা কি নবী ভণ্ড নবী কেউ যদি গুলাম আহমদ কাদিয়ানি নামে একজন নবী আছে হজরত আদম থেকে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে আল্লাহ তালা পাঠিয়েছেন সমস্ত নবী রসুলের নাম এক শব্দে কয় শব্দ এক শব্দ যেমন আদম আদম আলাইসালাম মুসা ইসা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এ ধরনের এক শব্দ আর গুলাম আহমদ কাদিয়ানির নাম কয় শব্দ তিনটা হয়ে গেছে গোলাম আহমদ কাদিয়ানি তিন শব্দ হয়ে গেল সবাই বলেন নাওজুবিল্লা সমস্ত নবী রসুল এক শব্দে এক শব্দের মাধ্যমে তাদের নাম কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির নাম হয়ে গেছে তিনটা কয়টা তিনটা গোলাম Amen. মাঝখানে যদি আর রহমানের রহিম এই আয়াত যদি না পড়ে ওই ইমামের পিছিয়ে মানুষ কি নামাজ পড়বে পড়বে কেউ করবে না তাকে শুধরাইয়ে দিতে হবে সুদা তাকে লুকমা দিতে হবে লুকমা নিয়ে নিয়ে শুদ্ধ করে যদি পড়ে তাহলে তার পিছনে নামাজ পড়ানো যাবে একতেদা করা যাবে সে যদি লুকমা না নিয়ে শুদ্ধ করে না পড়ে তাহলে ওই ধরনের ইমামের পিছনে নামাজ পড়া যাবে আতিউল্লাহ ও রসুল ও উলিল আমরে মিনকুম তোমরা আল্লাহর ইতাহাত করো এবং রসুলের ইতাহাত করো উলিল আমর উলিল আমর এখানে ও আতি ও উলিল আমর শব্দ ব্যবহার হয়নি এখানে ওয়া ওয়কফ করা হয়েছে আতিউর মধ্যে আতিউর সাথে কারণ যে উলিল আমর হবে যিনি আদেশদাতা হবেন যিনি সমাজের নেতা হবেন যিনি মন্ত্রী হবেন যিনি মিনিস্টার হবেন যিনি এমপি হবেন যিনি চেয়ারম্যান হবেন তাকে রসুলের এটা করতে হবে আল্লাহর এটা করতে হবে তারা যদি রসুল এবং আল্লাহর এটা না করে তাহলে তাদের এটা করা যাবে না এটাকে বলা হয় উলিল আমর মিনকুম উলিল আমেরের অনেক বিস্তারিত আলোচনা আছে যাই হোক আমার বিষয় তো সেটা নয় সেদিকে আমি যাচ্ছি না দেখুন ইমাম তাহাবি নামে একজন বড় ইমাম আছে তিনি প্রথমে সাফি মজাহাবের ছিলেন প্রথম যুগে তার মজাহাব ছিল সাফেই তার মামার সাথে ঝগড়া করে একটা মশলা নিয়ে ঝগড়া করে শাহি মাজাহকে তিনি তালাক দিয়ে শব্দ বলেছিলেন আমি শাহি মজাহকে তালাক দিলাম এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন এবং হানভি মজাহাব অবলম্বন করেছেন কোন মাজাহাব হানভি মজাহাব অবলম্বন করেছেন তো তিনি বলেছেন ইমাম আবু হানিফা সম্পর্কে ইমাম আজম ইমামা আজম কয়জন সারা বিশ্বে একজন আপনারা মানেন আর না মানেন যারা তর্ক বিতর্ক করে যারা বিরোধিতা করে তাদেরকে বলছি আপনারা মানেন আর না মানেন কিন্তু ইমাম আজম একজন ইমাম আজম কয়জন একজন আজম মানে মহান আজম মানে বড় Imam Azam Abu Hanifa Numan bin Sabit আসল নাম কি নৌমান সাবেদ পিতার নাম আবার নৌমান দাদার নাম দাদাও তাবেই পিতাও তাবি ইমাম আবু হানিফা তিনিও তাবেই সবাই বলেন সুবাহান আল্লাহ এইরকম পৃথিবীর হাজার হাজার ইমাম আছে হাদিসের ইমাম আছে তাফসিরের ইমাম আছে ফিকার ইমাম আছে সিরতের ইমাম আছে বিভিন্ন বিষয়ের উপর ইমাম আছে কিন্তু প্রসিদ্ধ যত ইমাম রয়েছে সমস্ত ইমামদের মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাবি হলেন ইমাম আজম আবু হানিফে রহমতুল্লাহ আলাই তার পিতা সাবেদকে দাদা নৌমান হজরত আলী রদিউল্লাহ তালানহুর দরবারে নিয়ে গিয়েছিলেন দোয়া নেওয়ার জন্য যেমন আমরা কোনো বুজুর্গ লোকের কাছে ছোট ছোট বাচ্চাকে ছেলে মেয়েদেরকে একটু দোয়া নেওয়ার জন্য কি করি নিয়ে যায় এরকম দোয়ার জন্য নিয়ে গিয়েছে এটা সাহাবাই রামদের সুন্নত যেমন হজরত হাসান বসরিকে হজরত উমর ফারুক রদিল্লাহ তালাহু কুলে নিয়েছিলেন বলেছিলেন এই ছেলের চেহারা কত না সুন্দর হাসান মুহুল হাসানা তোমরা এই এর নাম কি করো হাসান রাখো হজরত হাসান বসরি হজরত হাসান বসরিও ইমাম আবু হানিফের যুগের লোক বয়সে বড় ইমাম আবু হানিফের সাথে সাক্ষাৎ হয়েছে বিশবার সাক্ষাৎ হয়েছে ইমাম আবু ইমাম হাসান বসরির সাথে এবং তার থেকে আটটি বর্ণনা আছে ইমাম আবু হানিফের আটটি রেওয়ায়ত রয়েছে হাদিসের বর্ণনা তো তো ইমাম আবু হানিফার কথা বলছি তো তাকে বলেছেন তার সম্পর্কে ইমাম তাহাবি বলেছেন ইমাম আবু হানিফা আজমুল মজিজাত বাদল কোরআন ইমাম আবু হানিফা আল্লাহ রসুলের কোরআন শরীফের পরে সবচেয়ে বড় মজেজা সবাই বলেছেন সুবহান একজন ইংরেজ দার্শনিক তিনি বলেছেন ইমাম আবু হানিফার মতো একজন লোক ঈশা আলাহ ইসলামের উম্মতের মধ্যে যদি থাকত তাহলে কোন খ্রিস্টান পথবস্ত্র হতো না ইমাম আবু হানিফা তার সত্তর বছর তিনি হায়াত পেয়েছেন কত বছর সত্তর বছর তিনি পঞ্চান্নবার হজ করেছেন ষোলো বছর বয়সে প্রথম হজ ষোলো বছর বয়সে প্রথম হজ লাগাতার ষোলো থেকে সত্তর পর্যন্ত তিনি হজ করেছেন পঞ্চান্ন বার তো অনেকেই কটাক্ষ করে বলে হয়তো তোমরা এমন ইমামকে মানো যে লোকে কোনো দিন কুরবানের ঈদের নামাজ পড়ে নাই কুরবানের ঈদের নামাজ পড়ে নাই তো যারা জানে না এরা বুঝে না যান যারা জানে তারা তো বুঝে হজ করতে গেলে হজের মধ্যে কুরবানির নামাজ নাই কুরবানির ঈদের নামাজ নাই তিনি বালে খাওয়ার পর থেকে প্রতি বছর হজে গিয়েছেন প্রতি বছর হজে গিয়েছেন অতএব তার কুরবানির নামাজ পড়ার সুযোগ হয় নাই কথা বুঝতেছেন তো যাই হোক তো ইমাম আবু হানিফা তার উপর আমি অনেক গবেষণা করেছি প্রায় চোদ্দটি মতো বই আমি ইমাম আবু হানিফার জীবনের উপর বিভিন্ন দিক নিয়ে যেগুলো বর্তমান যুগে একান্ত প্রয়োজন বিশেষ করে ওলোমাইক রামদের জন্য আমরা না জানার কারণে ঝগড়া ফসাদে লিপ্ত হয়ে যায় এমন এমন লোক বের হয়েছে ফেসবুকে দেখা যায় নাউজুবিল্লা আগে পড়ে নেন নাউজুবিল্লা বলার আগেই নাউজুবিল্লা পড়তেছি ইমাম আবু হানিফা কি হানিবিদের নবী হানিবিদের নবী আর আমাদের কোরআন নাকি হেদায়া আমাদের কোরআন হেদায়া আমরা নমী আমরা নমী আমরা মুশ্রিক আমরা কাফের সবাই বলেন নাওজুবিল্লা এরকম লোক বর্তমানে আছে ফিতনা বাজ তাদেরকে বলা হয় ফিতনা অথবা জ্ঞান পাপি অথবা ইহুদিদের দালাল এই ছাড়া আর কিছু নয় যিনি একজন ব্যক্তি এক লক্ষ আটানব্বই হাজার মশলা বের করেছেন কত এক লক্ষ আটানব্বই হাজার মশলা বের করেছেন মৌলিক এগুলোর শাখা প্রশাখা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে বারো লক্ষ মাসলা হয় কত বারো লক্ষ মাসলা ইমাম আবু হানিফার গবেষণা থেকে বের হয়েছে বলো যে তিনি হাদিস জানেন না তিনি হাদিস জানেন না তিনি তো ফেকা ফেকার ইমাম তিনি ফেকার ইমাম আমি তাদেরকে প্রশ্ন করি ফেকা সৃষ্টি করেছেন ইমাম আবু হানিফা এটা সবাই জানে ফেকা সৃষ্টি করেছেন কে ইমাম আবু হানিফা তাহলে ফেকার আগে কি ছিল ফেকা তো ইমাম আবু হানিফাই সৃষ্টি করেছেন ইমাম আবু হানিফার আগে তো ফেকা ছিল না তাহলে তার আগে ছিল হাদিস তার আগে ছিল কি হাদিস হাদিসের জ্ঞানকে এলম বলা হতো হাদিস ছাড়া দ্বিতীয় কোনো বিষয় ছিল না আরো আশ্চর্যের বিষয় বুখারি শরীফ নিঃসন্দেহে সবচেয়ে উসুমানের হাদিসের কিতাব এখানে কোনো সন্দেহ নাই ইমাম বুখারিকে আমিরুল মোমিনিন ফিল হাদিস বলা হয় তার অর্থ হল হাদিসের মধ্যে যিনি সবচেয়ে বড় ইমাম যারা সবচেয়ে বড় ইমাম হয় তাদেরকে আমিরুল মোমিনিন ফিল হাদিস বলা হয় ইমাম বুখারিকেও বলা হয় ইমাম বুখারির আরো একশো বছর আগে ইমাম আবদুল্লাহ ইবদে মুবারক এবং ইমাম সুফিয়ান সাউরি এই দুইজন আমিরুল মোমেনিন ফিল হাদিস ছিলেন আমিরুল মোমেনিন ফিল হাদিস ছিলেন এবং তারা দুইজন আল্লাহওয়ালা ছিলেন বুজুর্গ ছিলেন সুফি ছিলেন এবং তাসাউফের মধ্যে আধ্যাত্মিক জগতের মধ্যে আবদুল্লাহ ইবনে মুবারক সর্বপ্রথম কিতাব লিখেছেন কিতাব জুহুদে কি নাম বললাম কিতাব জুহুদ ওয়ার রাকাইক ওর রাখাই মনে না থাকলেও জুহুদ শব্দটা মনে রাখবেন কিতাবুদ জুহুদ কিতাবুদ জুহুদ এটা পরবর্তীতে এগুলো শব্দ স্বয়ং পরিবর্তন হয়েছে কোরআনে এটাকে তাস্কিয়া বলা হয় হাদিসে এটাকে হেসান বলা হয় পরবর্তীতে এসে তাসাউফ হয়েছে এর পরবর্তীতে আবার এটাকে তরিগত হয়েছে এইভাবে এইভাবে এটার স্থান কাল পাত্র ভেদে এগুলো কি হয় পরিবর্তন হয় এইভাবে পরিবর্তন হয়েছে কিন্তু মূল হল এক মূল এক তো ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিবের ছাত্র এবং ইমাম মালিকেরও ছাত্র আর ইমিয়ান ইমাম সুফিয়ান সাউরি তিনিও ইমাম আবু হানিবের যুগের লোক একই সাথে ইমাম আবু হানিবের চেয়ে বয়সে বড় ছিলেন ইমাম আবু হানিফা যখন ইমাম সুফিয়ান সৌরির সাথে দেখা করতে যেতেন তিনি দাঁড়িয়ে তাকে সম্মান করতেন সবাই বলেন সব হামলা তো ওনার ছাত্ররা জিজ্ঞেস করতো উনি তো বয়সে আপনার ছোট আপনি ওনাকে এইভাবে সম্মান করেন এটার কারণটা কি এটার কারণ হলো ইনি আমার বয়সে ছোট হলেও জ্ঞানে গরিমায় ওনার যোগ্যতা অনেক বেশি সেই জন্যে জ্ঞানের কারণে আমি তাকে সম্মান করি কিসের কারণে জ্ঞানের কারণে আমার বিষয় তো ইমাম আবু হানিফা নয় এইরকম যদি বিষয় দেওয়া হতো আমি সারা রাত বলতে পারতাম ইনশাল্লাহ যাই হোক সেদিকে যাচ্ছি না বিষয়ের বাইরে যেতে চাচ্ছি না কথা এসে কথার ভিতর কথা এসে যাচ্ছে ওই ইমাম আবু হানিফা যে আজমুল মৌজেজাত বাহাদুর কোরআন বললাম সেই কথা প্রসঙ্গে আসলো তো ইমাম আবু হানিফার কথা বলে শেষ করা যাবে না তিনি যেমন মহান তার চরিত্র জীবনও মহান আশ্চর্যের বিষয় আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন চার হাজার উস্তাদ রয়েছে ইমাম আবু হানিফার কত চার হাজার তো চার হাজার উস্তাদ তো এগুলো তো ইমাম আবু হানিফার আগে ফেঁকা ছিল না এগুলো কিসের উস্তাদ ছিল হাদিস জানে না ইমাম আবু হানিফের কাছে নাকি হাদিস নেই আরে হাদিস না জানলে তো ফেকার মশলা বের করা যায় না হাদিস না জানলে কোনো ফেকার মশলা বের করা যায় না কোনো মশলা বলা যায় না কোরআনের সাথে সাথে হাদিস জানতে হয় তো ইমাম বুখারির কথা বলেছিলাম বুখারি শরীফে পাঁচ হাজার ছয়শত পাঁচশত তিনশো তিন পঁয়ষত্তর পঁচাত্তরটি হাদিস রয়েছে এগুলো তাকরার বারবার এসেছে এগুলো সহ আর ওই বারবার যেটা তাকরার বলা হয় ওইটা বাদ দিলে এই কথা ইমাম আবু ইমাম বুখারি নিজেই বলেছেন তো ইমাম বুখারির বুখারি শরীফের মধ্যে বাইশটি হাদিস রয়েছে আরবিতে ওগুলাকে বলা হয় সুলাসিয়াত কি বলা হয় সুলাসিয়াত আরবি এটা আরবি শব্দ এটা হাদিসের হাদিস শাস্ত্রের পরিভাষা অর্থাৎ তিনজনের মাধ্যমে প্রাপ্ত হাদিস তিনজন বর্ণনাকারীর মাধ্যমে প্রাপ্ত হাদিসকে সোলাসিয়াত বলা হয় বাইশটি এই ইমাম বুহারি বাইশটি হাদিসের মধ্যে একুশটি হাদিসের বর্ণনাকারী ইমাম আজম আবু হানিবে রহমতুল্লাহ ছাত্র সবাই বলুন সুহান বাইশটির মধ্যে একুশটির বর্ণনাকারী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র এখানে যদি ওই বাইশটি হাদিস যদি বাদ দেওয়া হয় ইমাম বুহারি শরীফ থেকে যদি বের করে দেওয়া হয় তাহলে বুহারি শরীফের যে মর্যাদা যে শান যে মান সেটা থাকবে না সেটা থাকবে না আর সুলাসিয়াত প্রথমেই বলেছি তিনজনের মাধ্যমে প্রাপ্ত হাদিস সুনাইয়াত বলা হয় দুইজনের মাধ্যমে প্রাপ্ত হাদিস ইমাম বুহারির কাছে নাই যেহেতু ইমাম বুখারি ইমাম আবু হানিফার একশো চোদ্দ বছর পরেই জন্ম হয়েছে তো যাই হোক ইমাম মালিকের কাছে মাত্র দুইটি হাদিস আছে সুনাইয়ার দুইজন থেকে প্রাপ্ত হাদিস মাত্র দুটি মাঝখানে রসুলের মাঝখানে দুইজন আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সুলাসিয়া তিনজনের মাধ্যমে প্রাপ্ত হাদিস এক হাজার ষোলোটি আছে কয়টি এক হাজার ষোলোটি হাদিস রয়েছে আর দুইজনের মাধ্যমে প্রাপ্ত হাদিস ছয়শত পাঁচটি রয়েছে ছয়শত পাঁচটি আর ওয়াহাদানিয়াত বলা হয় বা ওয়াহাদিয়াত বলা হয় এগুলা হাদিস শাস্ত্রের ভাষা এগুলো আমাদের দেশে চর্চা নাই যেহেতু এগুলো কোনো ইমামের কাছে হাদিসগুলো নাই কোনো ইমামের কাছে আমি প্রথমে বলেছিলাম পৃথিবীর কোন ইমামের কাছে একজনের মাধ্যমে প্রাপ্ত হাদিস নাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইমাম আবু হানিফের কাছে আছে ষোলোটি হাদিস সবাই বলে সবাই বলে সুহান আল্লাহ যেহেতু তিনি সাহাবাইকে রামকে দেখেছেন আমি এক বর্ণনায় পেয়েছি তিনি তার জীবদ্দশায় বাইশজন সাহাবাইকারাম জীবিত ছিলেন একজন মহিলা সহ তন্মধ্যে সাহাবাই সাহাবাইকারামের সাথে ইমাম আবু সাক্ষাৎ হয়েছে যেই হাদিস দ্বারা যেই হাদিস দ্বারা জ্ঞান অর্জন করা ফরজ এই হাদিস বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে তলাবুল এলমে ফরিদতুন আলা করলে মুসলিমদের সবাই জানে হাদিসটি পড়ে পড়লে স্বভাব হবে তলাবুল এলমে ফরিদতুন আলা করলে মুসলিমিন অনেকে মুসলিমে তিন পড়ে ফেলে মুসলিমিন পড়লে হয়ে যাবে তো এইটা এই হাদিস হজরত আনজ বিন মালিক রদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিস কে বর্ণনা করেছেন ইমাম আবু হানিফা যেহেতু ইমাম আবু হানিফা হাজার আনাসুল মালিককে দেখেছেন সময় সংক্ষিপ্ত আমার আলোচনার সময় বেশি নাই আমি সর্বশেষ একটি মৌজার কথা বলে আমি কথা শেষ করে দিচ্ছি হয়তো আপনারা এই আলোচনা জীবনে কোনোদিন শোনেন নাই হয়তো আপনারা কখনো এই যে সামনে যে আল কথাটা বলবো এটা হয়তো আপনারা কখনো শোনেন নাই এইরকম একটি আল্লাহ রসুলের মৌজুদার ঘটনা বর্ণনা করে আমার কথা আমি শেষ করছি সেটা হলো বাবা রতন হিন্দি বাবা রতন হিন্দি তার মাজার রয়েছে হিন্দুস্তানে তার মাজার কোথায় হিন্দি হিন্দুস্তানে তিনি সাতশত বছর হায়াত পেয়েছেন কত বছর সাতশত বছর হায়াত পেয়েছেন আমরা জানি হজরত সলমান ফার্সি রদিল্লাহ তালানহু সাহাবাই কালামদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন কেউ কেউ বলেছেন তিনি হজরত ইসা আলাহ ইসলামকেও দেখেছেন এবং রসুল্লাহ সাল্লা ইসলামকেও দেখেছেন ছয়শ বছর হায়াত পেয়েছেন আবার কেউ বলেছেন তিনি আড়াইশো বছর হায়াত পেয়েছেন কেউ বলেছেন তিনি তিনশত বছর হায়াত পেয়েছেন এরকম ভিন্ন ভিন্ন মত রয়েছে যাক এটা আলোচনা ভিন্ন কিন্তু বাবা রতন তিনি সাতশত বছর হায়াত পেয়েছেন কিভাবে হায়াত পেলেন এত এতশো বছর সেটা হলো তিনি মশলা আমাদের দেশে মরিচ মশলা আছে না মশলার ব্যবসা করতেন এই মরিচ মশলা নিয়ে তিনি আরব দেশের ব্যবসা করতে যেতেন তো একবার তিনি আরব দেশে গেলেন তখন তার বয়স আঠারো বছর বয়স কত আঠারো বছর বয়স আরব দেশে গেলেন তো যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন উটের উপর সবার হয়ে মুসলদার বৃষ্টি হলো মুসলদার বৃষ্টি হওয়ার কারণে পাহাড় থেকে বৃষ্টি নেমে পানির নাহারের মতো বৃষ্টি স্রোত একটি নাহারের মতো পানি চলতে লাগলো রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বাল্যকালে কিশোরকালে ছাগল নিয়ে একটি ময়দানে বিচরণ করছিলেন ছাগলের ফাল নিয়ে তো ছাগল তো লাভ একটা ছাগল লাভ দিলে পিছনে সবগুলো লাভ দিয়ে লাভ দিয়ে চলে যায় এটা ছাগলের নিয়ম এটা ছাগলের ধর্ম এইভাবে ছাগলগুলো ওই পানির নাহারটা লাভ দিয়ে লাভ দিয়ে সবগুলো চলে গেল রসুল সাল্লাম যেহেতু বয়স কম পানির স্রোতে তিনি যেতে পারছিলেন না পানি পার হতে পারছিলেন না ওই পাশ দিয়ে বাবা রতন হিন্দি দূর থেকে রসুল সাল্লাহ দেখেছেন দেখার পর তার দিলের অন্তরের মধ্যে একটু মায়া হলো দয়া হলো তিনি এসে তাকে কুলে নিয়ে ওই পানির স্রোতের নাহারতে পার করে দিলেন নাহারতে কি করে দিলেন পার করে দিলেন এ পার করে দেওয়ার পর রসুল সাল্লাম এই বাল্য বয়সে এভাবে সাতবার হাত তুলে হে আল্লাহ তুমি এই লোকটির কি করে দাও হায়াত বৃদ্ধি করে দেব আবার হাত নামাই ফেলে আবার হাত উঠায় হে আল্লাহ তুমি এই লোকটির হায়াত বৃদ্ধি করে দাও এইভাবে তিনি সাতবার হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করেছিলেন কতবার সাতবার রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কার কাফের মুশ্রিকরা আল্লাহ রসুল থেকে মৌজেদা কামনা করছে নবী রসুল তা মৌজেদা দেখাইতে পারে তুমি কি দেখাইতে পারবে তোমরা কি চাও আমি আমরা চাই চাঁদ চাঁদকে দুই টুকরা করার জন্য তা আল্লাহ রসুল এভাবে একটি আঙ্গুলের ইশারায় সংক্ষেপে সংক্ষেপে বলছি আঙ্গুলের ইশারায় রসুল পাক সাল্লাম চামকে দুই টুকরা করা হয়েছিল এক টুকরা ওই পাহাড়ে আর টুকরা ওই পাহাড়ে চলে গিয়েছিল আবার আবার আঙ্গুলের ইশারাই দুই ওই দুই টুকরা আবার একত্রিত হয়ে গিয়েছিল এটাও রসুলের মজেজা এটাও কি রসুলের মজেজা এই বাবা রতন হিন্দি হিন্দুস্তান থেকে নিজের চোখে এই যে চাল দুই টুকরা হয়েছে এটা দেখেছে এটা দেখার পর তিনি আশ্চর্য হয়ে চিন্তা ভাবনা করতে লাগলো তো আরব দেশ থেকে কিছু বণিক কিন্তু কিছু ব্যবসায়ী আসলো হিন্দুস্তানে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে এরকম এরকম ঘটনা আমি দেখেছি তোমরা কি দেখেছো হ্যাঁ আমরাও দেখেছি হয়তো ঘটনা কি হয়তো ঘটনা হলো মক্কার মধ্যে মুহাম্মদ নামে একজন লোক এসেছে তিনি নবুয় দাবি করেছেন তিনি মৌজেজা দেখাইয়েছেন চান দুই টুকরা হয়েছিল এখন ওই বাবা রতন হিন্দির ইচ্ছে জাগলো ওই মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে একটু দেখার জন্য একটু তার ইচ্ছে পোষণ করলো তিনি আবার যখন ব্যবসা নিয়ে মক্কাতে গেলেন তখন রসুল সাল্লাহ আলী সাথে কি হলো দেখা করার জন্য গেলেন সেখানে গিয়ে খবর পেলেন তিনি মদিনা হিজরত করে চলে গিয়েছেন আবার তিনি মদিনার পথে গেলেন মদিনার পথে গিয়ে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন একটি বর্ণনায় রয়েছে আমি হাওলা দেব কোন কিতাব থেকে বলছি যে একটি বর্ণনায় রয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সাথে হিন্দি ভাষায় কথা বলেছেন সবাই বলেছে বা আল্লাহ তার সাথে হিন্দি ভাষায় কথা বলেছেন কি বলেছেন তিনি বলেছেন যে আপনি নাকি এরকম সন্দেহ টুকরা করেছেন মর্যাদা দেখাইছেন তো রসুল বললেন হ্যাঁ তো বাবা রতন হিন্দি বলল যে হ্যাঁ আপনি আমাকে এমন একটি মর্যাদা দেখান যেটা দেখলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ইসলাম কবুল করব। তো রসুল সাল্লাহ ইসলাম বললেন ছোটবেলায় তুমি আমাকে কুলে করে একটি নাহার পার করে দিয়েছিলে আমি তোমার জন্য সাতবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলাম তুমি সাতশত বছর হায়াত পাবে সেটাকে মজে নয় এই কথা বলার সাথে সাথে রসুল চিনতে পেরেছেন আল্লাহ রসুল তাকে চিনতে পেরেছেন এটা কি মজে নয় এই কথা শোনার সাথে সাথে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইলাহা ইল্লাল্লাহু লা সবাই বলেন সুহান সম্মানিত উপস্থিতি আমি প্রথমে বলেছিলাম হয়তো আপনাদের জন্য নতুন কাহিনী হবে এই ঘটনা বর্ণনা করেছেন আল ইসাবা ফি তমিজ সাহাবা লিখেছেন কে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ইমাম ইবনে হাজার আসকালানি সারা পৃথিবীর মধ্যে হাদিসের এবং উসুল হাদিস হাদিস শাস্ত্রের মধ্যে ইমামদের ইমাম সবার কাছে গ্রহণযোগ্য কারো কাছে কি নাই মতভেদ নাই দুই মত নাই ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ইমাম ইবনে হাজার আসকালানি ওই ব্যক্তি যিনি বুহারি শরীফের কি লিখেছেন সরা লিখেছেন ব্যাখ্যা লিখেছেন বাইশখণ্ড এই বাইশখণ্ড সরা লেখে আপনার ফতোয়াই মজমুয়া ফতোয়ার মধ্যে আছে যে তিনি বাইশটি মহিষ বড় পীর সাহেবের দরবারে নজরানা হিসেবে পেশ করেছিলেন আর এখন অনেকে বলো যে এগুলো দেওয়া কি যায় নেই কে দিয়েছেন যে যিনি বুহার শরীফের ব্যাগকে লিখেছেন সরা লিখেছেন তিনি পাঠিয়েছিলেন যাই হোক আমার ঘোষকের কথা অনুযায়ী আমার সময় শেষ আমি আর দীর্ঘায়িত করতে চাই না এই এই বর্ণনা শাহ উলিউল্লাহ মহাদ্দেশ দেহলবী রহমতুল্লাহ বর্ণনা করেছেন এবং সম্ভবত আলবেদায় নেহায় ইবনে কসিরের শেষের দিকে ওই ঘটনাটা পাওয়া যাবে আমি ঘটনার বলবেন যে এটা একটা কাহিনী বলে দিল আব্দুল হাই নদী সাহেব থেকে যেহেতু এই জন্যে হাওলা দিলাম তো রেফারেন্স দিয়েছি কোন কিতাবে এই ঘটনা আছে আল্লাহ সুবাহতালা আল্লাহর রসুলের মৌজেজা যেমন হক আল্লাহ রসুলের নবী যেমন হক আল্লাহ রসুলের সবচেয়ে বড় মৌজেজা কোরআন এই কোরআনের হুকুম আহকাম এবং আল্লাহর রসুলের আদেশ নিষেধ যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু